দেখছি অত্যন্ত সুন্দর চমৎকার দেখা যাচ্ছে মার্শাল্লাহ সবাই এই জন্য তাদেরকে আনন্দ দেওয়ার জন্য খুশি করার জন্য আর একবার আমরা চিৎকার করে বলি মার হাবা মার্শাল্লাহ আরো জোরে বলতে হবে মার হাবা মার্শাল্লাহ তো আজকের লেখাটা কেমন লাগলো আপনাদের এটা যদি আসলে ভালো লাগে তাহলে বোঝা যাবে যে এটা আজকের এই মাহফিল সফল হবে এখন